আদাকে যে কেজি আলু কিনতে চাওয়ায় মায়ের সমান মহিলার সাথে একমন আচরণ করলো যুবক ছেলেটি তারপর পাবলিক তাকে কি করলো পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচশো গ্রাম আলু কিনতে গিয়েছিল মহিলাটি তবে আর কিনা হলো না পাঁচশো গ্রাম আলু তবে কি বাংলাদেশের সব মানুষ দুই কেজি করে আলু কিনবে সবাই কি পয়সাওয়ালা হয়ে গেছে নাকি এমনই এক কাণ্ড কীর্তন হয়ে গিয়েছিল এই মহিলাটি গিয়েছিল তরকারির দোকানে আধা কেজি আলু কেনার জন্য তবে তরকারিওয়ালা তাকে আধা কেজি আলু দিল না মহিলাটি যখন তাকে একটু বিরক্ত করছিল ভাই আধা কেজি আলু দেন আধা কেজি আলু দেন তখন তরকারিওয়ালা ওই মহিলার হাতে থাকা সেই পাত্রটিকে উল্টিয়ে দিল এবং আরও অনেক খারাপ খারাপ আচরণ তার সাথে করলো প্রিয় দর্শক এটা কি ঠিক করলো মানুষ আধা কেজি কিনবে এক ফোয়া কিনবে দুই কেজি কিনবে যার যার ব্যক্তিগত বিষয় দোকানদার বিক্রি করতে বাধ্য থাকবে সেখানে যেই রকম একটা আচরণ ওই মহিলার সাথে কাস্টমারের সাথে করেছিল এটা কোনো দোকানদারের কাছে আশা করা যায় না দর্শক যোগ্যতা থাকার পরেও কিছু মানুষ অসহায় হয়ে যায় নিজের পরিবারের কাছে দেশের মানুষের কাছে তেমনই এক অসহায় মহিলাকে এখন যে এখন যে মহিলাটিকে আপনারা দেখছেন এই মহিলাটি অনেকটা শিক্ষিত একজন মহিলা এই মহিলাটি ইংলিশে কথা বলে ইংরেজিতে কথা বলে ভিক্ষা চাচ্ছেন একজন প্রাইভেট কারের ভিতরে থাকা মানুষের কাছে দেখুন কতটা শিক্ষিত মানুষ হয়েও আজ ভিক্ষা করছে অসহায় তিনি আজকে অসহায় হওয়ার কারণে আজকে তার এই অবস্থা প্রিয় দর্শক আমরা এরকম আরও অনেক মানুষকে দেখেছি যারা শিক্ষিত মোটামুটি ভালো কিন্তু অসহায় হয়ে আজ ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়